खुशी नाची दिल से मचा पंता ठवा सब पासा राज कुल से भादी पागला গেজা গেজ গেজা তেলিতা তেলিতা তা কুকুর কুকুর কুকুর দিদিতা দিদিতা দিদিতা গাছের আমের মুকুল আকাশে মেঘে সাজলো নতুন হালকা সব হিসেবে শেষে আসলো বছর নতুন নাগর জোড়ায় বছর জুড়ে একটা আশার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা সুরে খুশির করে একটা কথাই সবার মনে আইলো আইলো আইলো রে আইলো আইলো আইলো রে অঙ্কে ভরা বৈশাখ আমার আইলো রে পাগলা মনে রঙিন থাকে নাগর জোড়ায় বছর জুড়ে একটা আশার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা সুরে খুশির করে একটা কথাই সবার মনে